রাতুল ভাই আমাদের কাছে কিন্তু এসএফ এফআইএবিএস এবং এসএফ কার্বোরেটার এবং এসএফ যে ম্যাট প্লাস এই কালারগুলা মানে মডেলের কালারগুলা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে দীর্ঘ ছয় মাস পরে আমাদের কাছে কিন্তু বুকিং ছাড়াই পেয়ে যাবেন সুজুকি জিক্সার মোনোটনের প্রতিটা কালারই আসসালামু আলাইকুম মার্কেট ইনফোর পক্ষ থেকে আমি মোহাম্মদ রাতুল হাসান তুইন চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমি কিন্তু আজকে রাইডার জন্য চলে এসেছি আর রাইডার জন্য দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এস চলে এসেছে দীর্ঘ ছয় মাস পরে কিন্তু তাদের কাছে এই এস চলে আসছে আর এস এর কী কী ভেরিয়েন্ট আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন রাইডার জন্য সেটাই আপনাদের জানিয়ে দেবো আমার সাথে কিন্তু এই শোরুম থেকে রয়েছে এই শোরুমের ম্যানেজার পলাশ ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম রাতুল ভাই ভালো আছেন তো পলাশ ভাই অনেকদিন পর তো অ্যাসিস্টটা চলে আসলো নাকি জি জি দীর্ঘ ছয় মাস পরে আসছে ছয় মাস পর জি মানে কি কি ভেরিয়েন্ট পাওয়া যাবে এখন আমাদের এখানে অ্যাকচুয়ালি এসএফ এর carburettor version FI version even হচ্ছে ক্লাসিক প্লাস যেটা আছে ম্যাটটা যেটা হ্যাঁ ম্যাট ক্লাসিক প্লাস দুইটা কালার আছে ব্লু ম্যাট ইভেন হচ্ছে ব্ল্যাক ম্যাট এগুলো আমাদের কাছে পাওয়া যাবে আচ্ছা তো মনোটরের প্রত্যেকটা কালার আমি দেখেছি প্রত্যেকটা কালারই তাদের কাছে আছে তো পলাশ ভাই আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেসটা দর্শকদের উদ্দেশ্যে বলে দেয় আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে প্রশিকা ভবনটা আছে প্রশিকা ভবনের ঠিক অপোজিটে আমাদের সুজুকি রাইডার জোনের শোরুমটা আচ্ছা তো এই নতুন লট সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও জুড়ে কিন্তু আমাদের সাথে থাকতে হবে তার আগে বলে নেই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি please hit the subscribe button আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কথা আর বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ওয়ালাইকুম সালাম রাতুল ভাই আপনি কেমন আছেন এসএফ তো <laughs> এখন অ্যাভেলেবল হয়ে গেছে এসএফ চলে আসছে এখন আচ্ছা তো হ্যাঁ ব্লু কালারটাও ছিল অলরেডি ওটা সেল হয়ে গেছে আর এ মাসে পুরা মাস জুড়ে প্রচুর পরিমাণে এসএফ এবং ভার্সন যেটা আছে এটা আসবে আর সাথে কিন্তু যে এস এফ ম্যাট প্লাস যে দুইটা কালার ছিল ব্লু হ্যাঁ। কালার ব্লু আচ্ছা। ম্যাট এবং হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাট এই দুইটা কালারও কিন্তু এ মাসে অ্যাভেলেবল চলে আসতেছে আমাদের কাছে আচ্ছা তার মানে কি এসএফ এখন রেগুলারই পাওয়া যাবে রেগুলার পাওয়া যাচ্ছে এখন আমাদের কাছে হ্যাঁ আচ্ছা তো ভাই আপনাদের শুরুতে আপনাদের অ্যাড্রেসটা একটু বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার যে প্রশিকা মোড়টা আছে প্রশিকা ভবনের ঠিক অপোজিটে আমাদের শোরুমটা আমাদের শোরুমের নাম হচ্ছে সুজুকি রাইডার্স জোন আচ্ছা সুজুকি রাইডার্স জোন আর সবাই চেনে অলরেডি সুজুকি রাইডার্স জোন আর আমাদের সামনে দেখতে হচ্ছে তাদের কাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, যেহেতু দেখতেছি যে থেকে শুরু করি এসএফ এটা এসএফ আচ্ছা। ভার্সনের এটা দেখতেছেন ব্ল্যাক কালার আর সাথে রেড কালারটাও টমেটো কালারটাও আমাদের কাছে আছে আচ্ছা, আর বাকি কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লু কালারটাও আমাদের কাছে আসছিল আজকেই সেল হয়ে গেছে আর এ মাস জুড়ে পুরা মাস জুড়ে কিন্তু আমাদের কাছে এসএফ এফআই এবিএস বলেন বা যে মানে মডেলই বলেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে প্রচুর পরিমাণে মানে হ্যাঁ সেক্ষেত্রে যারা এসএফ নিতে এতদিন ধরে প্রায় চার পাঁচ মাস ধরে ওয়েট করতেছিলেন তাদের জন্য সুখবর আজকে থেকে এসএফ এফআই এবিএস বলেন এসএফ কার্বোরেটর বলেন আর এসএফ ম্যাট ম্যাট প্লাস সবগুলা কালার সবগুলা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা তো ভাইয়া এখন বর্তমানে এই এস এর দাম কত রাখা হয়েছে এসএফ যে কার্বোরেটর ভার্সন আছে এই কার্বোরেটর ভার্সনের বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা আর এফআইএবিএসটার প্রাইস কত আর এফআইএবিএস যেটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন লক্ষ উনিশ হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা আর আরেকটা যেটা ম্যাট প্লাস ওটাও একটু বলে দিই হ্যাঁ, হ্যাঁ। যেটা ম্যাট প্লাস আছে এসএফের ম্যাট প্লাস যে দুইটা কালার আছে আপনার ব্ল্যাক ম্যাট এবং ব্লু ম্যাট এই হ্যাঁ ওটাও কিন্তু হচ্ছে একই প্রাইস ওটা হচ্ছে তিন লক্ষ চৌত্রিশ হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনার মানে স্পেশাল ওই দুইটা কালার আপনারা নিজেদের করে নিতে পারবেন আচ্ছা ভাই ওই ম্যাটের মধ্যে কি কার্বোরেটর থাকবে না ম্যাটের মধ্যে কার্বুরেটর হয় না হ্যাঁ এফ আই বিএসটাই হয় এস আচ্ছা S F F I BS matte plus blue এবং ম্যাট প্লাস ব্ল্যাক আচ্ছা আচ্ছা তো সুন্দর তো এখানে কিন্তু অলরেডি স্টকে কিন্তু তাদের কাছে চলে এসেছে আপনারা যারা নিতে চাচ্ছেন এতদিন ধরে ওয়েট করছেন দ্রুত আপনারা কিন্তু বাইক রাইডার জন্য যোগাযোগ করতে পারেন আর এবং স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাইডার জনের নাম্বার তো অবশ্যই আপনারা ফোন দিবেন তো ভাইয়া আপনাদের কাছে তো প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল হ্যাঁ প্রতিটা কালারই অ্যাভেলেবেল আছে মানে কি কি বাইক আপনি ইনস্ট্যান্ট দিতে পারবেন এই বাইকটা কি আমাদের কাছে যে এই যে এখন যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উইদাউট এনি বুকিং কিন্তু ইনস্ট্যান্ট এসে নিতে পারবেন আচ্ছা ইনস্ট্যান্ট নাও যাবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর আর সাথে হচ্ছে আপনাদের যেটা বলছি এফআইএবিএস এসএফ এফআইএবিএস এবং হচ্ছে S carburettor version matte plus এগুলো কিন্তু বুকিং ছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন পুরো এই মাসের মধ্যে হ্যাঁ এই মাসের মধ্যে আচ্ছা। তবে একটু বলে রাখি আপনাদের জন্য সেটা হচ্ছে যে এসএফ কিন্তু অনেক দিন ধরে অ্যাভেলেবল না হ্যাঁ, হ্যাঁ। প্রায় পাঁচ ছয় মাস ধরে মার্কেটে অ্যাভেলেবল না আচ্ছা। সেক্ষেত্রে যদি লেট করেন তাহলে কিন্তু দেরি হয়ে যাবে পাবেন না আপনারা যারা নিতে যাচ্ছেন তারা একটু কাইন্ডলি আমাদের সুজুকি রাইডার্স জনের নাম্বার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হচ্ছে স্ক্রিনে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদের কাছে যে গাড়িগুলা আছে সেটা তো আপনারা ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন যদি ইমিডিয়েট মানে না পান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের কিন্তু মানে উইথিন মানে এক দুই দিন বা তিন দিনের মধ্যে কিন্তু আমরা ব্যবস্থা করে দিব আপনাদের আচ্ছা, জন্য তো এর পাশে দেখতে পাচ্ছি যে আপনার মনোটন যেটা এই মনোটনের প্রত্যেকটা কালার কাছে হ্যাঁ হ্যাঁ মনোটনের কিন্তু হ্যাঁ আচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে ব্লু কালারটাও দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ইভেন আমাদের কাছে কিন্তু রেড হ্যাঁ মেরুন যেটা আছে মেরুন কালারটাও দেখতেছেন যে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এগুলা আপনারা দেখে মনে করতেছেন যে সুজুকি রাইডের জন্য যাব যে এগুলা মানে রাতুল ভাই অবশ্যই এটা হচ্ছে ভিডিও করে হ্যাঁ। পরে যা দেখা যায় যে হচ্ছে হ্যাঁ। পাওয়া যাচ্ছে না বুকিং হ্যাঁ। সবগুলা বুকিং ছাড়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না এখন আপনাদের জন্য আমি কিন্তু বলে রাখতেছি আমাদের কাছে কিন্তু যে সিলভার আছে এই যে ইয়েটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার গ্রে কালার বলা হয় গ্রে কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন এই যে এটা একটা এটা একটাও কিন্তু grey colour grey colour grey কালারটাও কিন্তু হ্যাঁ, অনেক দিন ধরে মার্কেটে নেই অনেক দিন ধরে গ্রে কালারটা মার্কেটে নেই তারপর মেরুন কালার এটাও কিন্তু অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা যদি সুজুকি মোনোটন সবগুলা কালার অ্যাভেলেবেল পেতে চান অবশ্যই সুজুকি রাইডার জন্য চলে আসবেন ইভেন আমাদের যে মানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করেন আমাদের সাথে আমরা ইনস্ট্যান্ট এসে আমাদের কাছে এই গাড়িগুলো পেয়ে যাচ্ছেন যদি ইভেন না পান আমাদের সাথে একটু যোগাযোগ করলে এক দুদিনের মধ্যে আমরা ব্যবস্থা করে দিব আপনাদেরকে ওকে আচ্ছা, তো ভাইয়া এটা বর্তমানে এক লক্ষ বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা এটার বর্তমান প্রাইস আচ্ছা। আর এই প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন আচ্ছা তো ভাই এখনো গিফট অফার তো করছেন নাকি <laughs> এখন বর্তমানে তো জানেন সুজুকি র্যাঙ্কন মোটরস থেকে শুধুমাত্র বাইকের সাথে একটা করে হচ্ছে কি রিং গিফট করে হ্যাঁ আর সাথে হচ্ছে অবশ্য রাতুল ভাই যেহেতু ভিডিও করতেছে রাতুল ভাইয়ের এই ভিডিও এই ব্লগটা দেখে যদি আমাদের শোরুমে সুজুকি রাইডার্স জন্য কেউ আসে সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই যে কোনো একটা গিফট দিই সেটা কিন্তু সবাই জানি হ্যাঁ। এর আগে থেকে এখন আসলে পাওয়া যাবে ওই গিফট এরপরে আমরা দেখাবো আমাদের কাছে যে জিক্সারের যে এফআই এবিএস এবং হচ্ছে হ্যাঁ নিউ জিক্সার কার্বোরেটর ভার্সন এগুলো সব হ্যাঁ অ্যাভেলেবল কিন্তু এই যে ব্লু কালার দেখতে পাচ্ছেন ইভেন হ্যাঁ, হচ্ছে এফআই এবিএস বা হচ্ছে কার্বোরেটর সবগুলো কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আচ্ছা। যদি বা না পান আমাদের কাছে ইভি এ মাসে হয়তো বা একটু মানে কম আসবে আমরা যতটুকু জানি তারপরেও আপনাদেরকে বলে রাখি আমাদের কাছে Gixxer carburettor version new Gixxer carburettor version even হচ্ছে নিউ জিক্সার এফআই এবিএস যা আছে এগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জাস্ট আমাদেরকে একটু নক দিবেন নক দিলে কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই পেয়ে যাবেন Gixxer new Gixxer carburettor version যেটা আছে এটার বর্তমান প্রাইস হচ্ছে দুই লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এফআই এভিএসটার প্রাইস হচ্ছে দুই লক্ষ চৌষট্টি হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা তো ভাইয়া আপনাদের তো জিক্সার তো অ্যাভেলেবেল আছে তো মনোটন ক্লাসিকটা আসার সম্ভাবনা কবে আছে এটা মনোটন ধরে আপনারা আইনা মানুষকে লোভ দেখাইছেন এখন মনোটন ক্লাসিক মনোটন ক্লাসিক কিন্তু এই মাসেই ঢুকতেছে এই মাসে ঢুকতেছে আচ্ছা, <laughs> অবশ্যই পাওয়া যাবে হচ্ছে আমি বলে রাখি আপনাদেরকে সিলভার যে কালারটা আছে হ্যাঁ সিলভার কালারটা কিন্তু আমাদের কাছে পাবেন এ মাসে আমাদের হয়তো বা এক দুইটা পাবো আমরা আচ্ছা। সাথে কিন্তু ইউলো যেটা আছে ওটাও কিন্তু আপনাদের আমাদের সাথে যোগাযোগ করলে ওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা। সেক্ষেত্রে যারা মনোটন হচ্ছে ক্লাসিক প্লাসটা নিতে যাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে একটু আমাদের সাথে একটু টাচে থাকেন মানে হ্যাঁ একটু কমিউনিকেশন রাখেন দেখবেন যে মানে দু একের মধ্যে পেয়ে হ্যাঁ, যাবেন আপনারা ইয়েলো কালার চান বা সিলভার কালার চান যেটাই চান আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আচ্ছা। দর্শকদের সবার সবগুলা কালার একটু দেখান আর মোনোটন এটার একটু প্রাইসটা আমি একটু জানায় রাখি মোনোটন ক্লাসিক প্লাস যেটা ওটার প্রাইস কিন্তু বর্তমানে এক লক্ষ নিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা কালারই কি আপনাদের কাছে আছে হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভের কিন্তু প্রতিটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর এটার বর্তমান প্রাইস কিন্তু এক লক্ষ একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা আর এটার যেগুলো কালার দেখেন মেরুন কালার যেটা রেড কালার এটা কিন্তু অনেক একটা কালার হ্যাঁ সাথে কিন্তু হচ্ছে ব্লু কালারও আছে ব্ল্যাক কালারও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে তো তারপর মাইলেজ কিং দেখতে পাচ্ছি আপনাদের কাছে হ্যাঁ। বর্তমান বর্তমান সময়ের মাইলেজ কিং হচ্ছে হায়াতি ইপি e এই হায়াতি ইপি e কিন্তু আমাদের কাছে ইমিডিয়েট আসলে সবগুলা কালারই কিন্তু আমাদের কাছে ইমিডিয়েটভাবেই পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সাথে হচ্ছে ব্লু কালারটাও অ্যাভেলেবেল রয়েছে আর ইভেন রেড কালার যেটা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা, এটার বর্তমান প্রাইস কিন্তু মানে একদম কম সবাই জানে এটার প্রাইস প্রাইস এখন বর্তমানে কত চলতেছে মাত্র এক লক্ষ সাত হাজার নশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাচ্ছে সবাই মানে এক লক্ষ টাকার মধ্যে সুন্দর বাইক পাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সুন্দর আর এটার মাইলেজ হচ্ছে কিন্তু seventy five plus seventy five plus আর রাতুল হ্যাঁ, হ্যাঁ, ভাই যে জিনিসটা একটু জানানোর দরকার ছিল মানে দর্শক যারা আছে তাদেরকে তাদের উদ্দেশ্য একটা কথা বলবো আমি যে আমাদের কিন্তু নতুন একটা অফার চালু করা হয়েছে সেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু দেখান সোয়াপের মাধ্যমে হ্যাঁ সুজুকির পুরাতন বাইক বদলে নিন নতুন সুজুকি আচ্ছা এক্সচেঞ্জ অফার কিন্তু আমাদের সুজুকি রাইডার জন্য চালু হয়েছে ওকে তো এটা কি যে কোনো বাইক দিয়ে নেওয়া যাবে যে কোনো বাইক দিয়ে কিন্তু মানে যে কোনো সুজুকির যে কোনো বাইক দিয়ে হ্যাঁ যে কোনো বাইক দিয়ে যে কোনো বাইক দিয়ে হ্যাঁ দিয়ে কিন্তু আপনাদের নতুন একটা সুজুকি বাইক আপনার নিজের করে নিতে পারবেন আচ্ছা, তো এটা কি মানে ঢাকা মেট্রো হতে হবে হ্যাঁ এটা মাস্ট বি ঢাকা মেট্রো হতে হবে আর আরেকটু বলে দিই সবাইকে যেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জের অফার অলরেডি মানে মানে চলতেছে পুরাতন একটা বাইক আপনাকে আপনার আছে সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে একটা নতুন বাইক কিনতে হ্যাঁ। কিন্তু ওটার ভ্যালু ভালো পাচ্ছেন না মানে যেটা পুরাতনটা বিক্রি করতে যাচ্ছেন ওটার মূল্য মূল্য ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু স্মরণ করা রাখি আমাদের সুজুকি রাইডার জন্য ডিরেক্টলি ওই বাইকটা নিয়ে চলে আসবেন আর নতুন যে মডেলটা নিতে যাচ্ছেন সেটা কিন্তু আপনারা মানে মাইন্ডে নিয়ে আসতেছেন যে হ্যাঁ এইটা এক্সচেঞ্জ করে এটা নিব সেক্ষেত্রে আপনি ভালো একটা দাম কিন্তু আমাদের এখান থেকে পাবেন সুজুকি রাইডার জোন থেকে আপনার পুরাতন বাইকটার ভালো একটা দাম দিব আর সাথে হচ্ছে এই দামের উপরে ডিপেন্ড পেমেন্ট করে বাকি যে অ্যামাউন্ট থাকবে সেটা পেমেন্ট করে আপনার নতুন বাইকটা কিন্তু আপনি নিয়ে যেতে পারতেছেন সাথে সাথে সেক্ষেত্রে আপনারা দেরি না করে আমাদের সাথে সুযোগ রাইডার্স জন্য যে ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে আপনার স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে আমাদের পুরাতন বাইকটা এক্সচেঞ্জ করে নতুন বাইক নিয়ে নিয়ে নেন সুন্দর তো thank you so much Palash ভাই আপনি এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাদের কাছে দেখতে পাচ্ছি ইউজ পরিমাণে গাড়ি আছে হ্যাঁ। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ রাতুল ভাই আপনাকেও যে আপনাকে অ্যাকচুয়ালি মানে বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরেও প্রচুর মানুষ আপনাকে অনেক ভালোবাসে আর এই ভালোবাসার জন্যই আপনার অ্যাকচুয়ালি অনেক মানে ইউটিউব বা ফেসবুক থেকে অনেক এগিয়ে গেছেন আপনি আর আমরা আছি সাথে যতভাবে হেল্প করা পসিবল রাতুল ভাই মানে অ্যাকচুয়ালি মানে ভালোবাসা তারই যাই <laughs> হ্যাঁ পার্সনটা ভালো হইলে অ্যাকচুয়ালি রাতুল ভাই সময় মানে মনটা অনেক ভালো এই জন্য ভালোভাবে কথা বলতে ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ মনে ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম